بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنكم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلكم يرجعون ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إن من المجرمين منتقمون القرآن قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن بطس ربك لشديد মাননীয় উপস্থিতি মুসল্লিগণ প্রশংসা মাত্র সেই মহান আল্লাহর জি মহান আল্লাহ তাআলা এমন একটি ভয়াবহ আবহাওয়ার মধ্য দিয়েও তিনি আমাদেরকে জীবিত রেখে এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য জামি মসজিদে উপস্থিত হওয়া তৌফিক করেছেন তার জন্য সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তার উপরে প্রশংসা দরুদুসালাম বিবর্ষিত হোক সে আখেই মহামানব নবিকুল শিরোমণি শান্তি ধারক হোক যে নবীর প্রতিটি কথা কার্যকলাপ প্রতিটি মুসলিম নারীর জন্য নমুনা তো সেই নবীর প্রতি তার পরিবার তার পরিজন তার অনুসাদের প্রতি অসংখ্য দরদ ইসলামী বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই খুদবা পাঠের পর থেকে এবং নম্বর আয়াত পরিবেশন করেছি এই আয়াতগুলিকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা সুরা ব্রুজে বলতে চাইছে মোহন আল্লাহ তাবারাক আল্লাহর খুব কঠিন তাই মোহন আল্লাহ তাবারাক বলতে চেয়েছেন তোমরা ভয় করো আল্লাহকে ইন্নাল্লাহ সাদুদুল ইকাব পৃথিবীতে জীবনযাপন করো আল্লাহ পাওয়ার আল্লাহ শক্তিকে স্মরণ রেখে যে তিনি এমন একজন স্রষ্টা সৃষ্টিকর্তা তিনি যখন কোন জাতিকে কোন গোষ্ঠীকে কোন সমাজকে কোন দেশকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে নেন ওই শাস্তি থেকে বাঁচার আর কারোর পথ থাকে না কারোর রাস্তা থাকে না আর ওই মুহূর্তে তোবা করার ফিরে আসার সুযোগ থাকে না তবে এক শ্রেণী মানুষের সুযোগ থাকে সবার থাকে না কাদের থাকে যারা আল্লাহকে বিশ্বাস করার পর নবীকে রসুল হিসাবে মেনে নেওয়ার পর নিজের জীবনে আদর্শ মহাপুরুষ হিসাবে নবীকে এবং আল্লাহকে নিজের জীবনে স্পষ্ট হিসাবে মেনে নেওয়ার পর শয়তানের চক্রান্তে পড়ে জানতে অজান অজান্তে যারা ভুল করে বসে এদেরকে সংশোধনের একটা সুযোগ করে যে তোমরা ভালোভাবে আমাকে চেনে আমাকে জেনে তোমাদের নিজের জীবনের ভুলগুলোকে সংশোধন করে তোমরা গ্রামে হওয়ার চেষ্টা করো এই সুযোগ আল্লাহ মহিনকে দিয়ে রাখে আজ পৃথিবীর মাটিতে আজাব এসেছে মহান আল্লাহ ওয়া তাআলা এই সামান্য ভাইরাসের দ্বারা মানুষকে শাস্তি দিচ্ছেন যে ভাইরাস চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় না যন্ত্র মাধ্যমে দেখতে হচ্ছে যার শরীরের আয়তন বর্গক্ষেত্র মাপা অসম্ভব সেই সামান্য ভাইরাস এত বড় শরীরে এই বডিতে আক্রমণ করার পরে এই বডিটাকে ক্লান্ত করে দিচ্ছে শেষ করে দিচ্ছে কি আমাদের ক্ষমতা কি শক্তি কি পাওয়ার মানুষ অনেক কিছু উন্নতি করেছে একটি বস্তুর প্রতি মেহনত করে যে বস্তুটির দাম ছিল মেহনতের আগে দশ টাকা সেই বস্তুটির প্রতি মেহনত করে করে করে করে পরিশ্রম করে করে তার পিছনে সময় দিয়ে একটা রূপ থেকে আর একটা রূপে নিয়ে যাওয়ার পরে সেই বস্তুটির দাম হয়েছে হাজারো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বস্তু দাম বেড়েছে যার জন্য পৃথিবীতে মহান আল্লাহ তাআলা যে জাতির জন্য যে জীবের জন্য এতগুলো নিয়ম সৃষ্টি করেছে আজকে সেই জাতির অবস্থা কোন জায়গায় আমরা ভেবে দেখেছি বুদ্ধিমান মানুষ এই আজাদ এলো কেন আমরা কাকে দোষারোপ করব কার জন্য পৃথিবীতে আজাদ এলো কোন মানুষটির জন্য কোন জাতির জন্য কাকে দোষারোপ করব আমরা যদি একটু করে যদি ভাবি আমরা পৃথিবীর মানুষ সবাই কিন্তু অপরাধী কম বেশি সবাই অপরাধী যারা নিজেকে মুসলিম দাবি করার পরে যারা জীবনযাপন করে তারাও অপরাধী যারা আল্লাহকে অবিশ্বাস করে অবিশ্বাস করে জীবনযাপন করে তারাও অপরাধী এটা কি করে হয় কোরআন বলছে বলতে চেয়েছেন যারা ইমানের দাবিদার এরা শয়তানের চক্রান্ত পড়ে দুনিয়ার বিভিন্ন রকমের মায়া মমতায় পড়ে গিয়ে তারা ইমানের পদস্কম ঘটিয়ে দেয় দুনিয়া প্রেমিক হয়ে যায় অর্থলোভী হয়ে যায় এই অর্থের বইয়ে পড়তে গিয়ে ইমানের প্রদর্শন ঘটিয়ে দেয় যে জায়গাতে যেতে নিষেধ করা হয়েছে সেই জায়গায় চলে যায় যে ব্যবসা করতে নিষেধ করা হয়েছে সেই ব্যবসায় আরম্ভ করে দেয় যে নিয়মে চলাফেরা করতে বলা হয়েছে সেই নিয়মকে অবত্যাগ করে সে নিজের মতো করে চলাফেরা শুরু করে দেয় আজকে যদি এই আয়াতগুলো নিয়ে আমরা একটু যদি ভাবি ওয়ামান আযলামু মিম্মান যুকরা বি আয়াত রাব্বি সুমা আরাজা আনহা ইন্না মিনাল যাদেরকে পক্ষ থেকে যে নিদর্শন যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনের মাধ্যমে যাদেরকে উপদেশ দেওয়া হয় পরামর্শ দেওয়া হয় সাজেশন দেওয়া হয় যে এই কাজ করো না যাদেরকে নিষেধ করা হয় এই কাজে যেও না যাদেরকে আদেশ করা হয় এই কাজ করো এই কোরআনের মাধ্যমে কোরআনের তারাতে আদেশ নিষেধ করে তারপরেও তারা এই কোরআনের উপদেশের পিছনে ফেলে দিয়ে আদেশ নিষেধকে পিছনে ফেলে দিয়ে যেখানে যেতে নিষেধ করা হয়েছে সে জায়গায় যায় আর যেখানে আদেশ করছে সেই জায়গা থেকে আবার বিরত থাকে যাদের এই আচরণ যাদের এই স্বভাব এরা মহল নিকটে একেবারে বড় অপরাধী জালেম পরামর্শ দেওয়া হয় উপদেশ দেওয়া হয় আদেশ নিষেধ বুঝিয়ে দেওয়া হয় যে এই কাজ করতে হয় না এই জায়গায় যেতে হয় না এই আওয়াজ শুনতে হয় না এই ব্যবসা করতে হয় না এই জায়গায় বসতে হয় না এভাবে কথা বলতে হয় না এভাবে বিয়ে শাদী করতে হয় না এভাবে লেনদেন করতে হয় না তারপরেও যারা কোরআনকে উপেক্ষা করে জীবন যাপন করে তারাই হচ্ছে আমার কাছে বড় জালেম অত্যাচারী অপরাধী আর এই অপরাধীদেরকে আমি অবশ্যই অবশ্যই শাস্তি দেব আমরা তো মুসলিম নিজেকে মুমিন দাবি করি মাশাআল্লাহ আপনাদের উপস্থিতি প্রমাণ করে জান্নাতের আপনাদের আশা আছে জান্নাত নেওয়ার জন্য নামার জন্যই এসেছেন আল্লাহ আপনাকে জান্নাত দেবে না দেওয়া হবে না তবে একটু ভাবতে বলছেন মহান যে লেভেলে ইমান থেকে নিয়ে আছো যেভাবে তুমি চলাফেরা করছো যেভাবে ব্যবসা বিশেষ করছো যেভাবে লেনদেন করছো যেভাবে আচার আচরণ তৈরি করছো তুমি ভাবো তোমার জীবনের কার্যকলাপ চলাফেরা উঠা বসা ব্যবসা বিজনেস লেনদেন সমস্ত কিছুই কোরআন এবং সেই সুনাকে সামনে রেখে হয়েছে কিনা যদি মাসাল্লাহ আপনার জীবনে হয়ে থাকে আপনি অপরাধী নন আর যদি মসজিদে শুধু এসে নামাজ আদায় করে যাই আল্লাহর বিধান আর ব্যবসাতে যদি আপনার বিধান আপনি চালান বিয়ে শাদিতে আপনার বিধান আপনি যদি চালান লেনদেনে আপনার বিধান যদি আপনি চালিয়ে যান তাহলে সামান্য জায়গাতে এসে সামান্য দশ মিনিটে যদি আল্লাহর বিধান মানেন আর যেখানে অনবরত আপনি সব সময় চলছেন সেখানে যদি শয়তানের বিধান আপনি মেনে চলেন আপনার প্রবৃত্তির অনুসরণ করে যদি আপনি জীবন যাপন যদি করেন এনি টাইম তাহলে আপনি কত বড় অপরাধী ভেবে দেখুন আর এইদের ক্ষেত্রে মহান আল্লাহ তাবারাকাহ কি বলছেন দেখুন দেখুন আপনার প্রতি কত ভালোবাসা আল্লাহর রয়েছে কত মহব্বত রয়েছে আপনারা কাছে জাহান্নাম দিতে চাই না জাহান্নাম থেকে বাঁচাতে চাই তার জন্য তিনি এমন ভাবে একটা কথা বলতে চেয়েছেন ওয়ালা নবী কান্নাম মিন আযাবি আদনা দুনাল আযাবি ইয়ারজুন এই তোমাদের চলাফেরা ভুলের কারণে এই দুনিয়া লোভে পড়ে গিয়ে তোমরা যে অন্যায় গুলো করো আমার আদেশগুলোকে অমান্য করো যে জীবনযাপন করো তাতে তোমরা অপরাধী এই অপরাধের কারণে আমি অবশ্যই আমি তোমাদেরকে শাস্তি দেব দুনিয়াতে শাস্তিটা কেমন শাস্তি জাহান্নাম থেকে অনেক গুণে কম ছোট সস্তি আরে করোনা আপনাকে আক্রমণ করলো মানে দশ দিন কষ্ট ভোগ বললেন যে মারা চলে গেলেন মরে গেলে তার শাস্তি নেই করোনা আপনার কাছে থাকবে না ও আপনার কাছ থেকে বেরিয়ে বেরো শেষ দশ দিন পনেরো দিন বিশ দিন কিন্তু যারা জাহান নাম যাবে জাহান নামে কতদিন থাকতে হবে আল্লাহ বেশি ভালো জানে তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ছোট ছোট আজাদের মাধ্যমে আপনাকে আপনার জীবনকে মহান আল্লাহ তাবারকাতালা সঠিক জায়গায় দাঁড় করিয়ে দিতে চান আজ সারা পৃথিবীটাকে কণ্ঠাসা করে দিয়েছে সামান্য ভাইরাস যে ভাইরাস চোখে দেখা যায় না এ আজাব এলো কেন আরো মোহান আল্লাহ তাবারক শ্রেণীর মানুষ আরো শ্রেণীর আমি শাস্তি দেব তারা কারা শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুশরিক মুশরিক পুরুষ এবং মুশরিক নারী এদেরকেও দুনিয়াতে শাস্তি কিছুটা দেবে আর মৃত্যুর পর তো আছে এদের তো চিরদিনই তাকে জাহান্নামে থাকতেই হবে একে চেনা কোনো মুশকিল আর তার জন্য এর শাস্তিটা একটু খুব ভাইটাল খুব কঠিন কাফের ক্ষেত্রে বলা হয়নি যে তোমাকে জাহান নামে একবারে সর্বনিম্ন স্তরে তোমার অবস্থান হবে বলা হয়নি কিন্তু মোনাফেকের ক্ষেত্রে বলা হয়েছে এটা কারণ মোনাফেকের চিনাই এত কঠিন এত কঠিন যতক্ষণ পর্যন্ত আপনাকে আঘাত না করছে ততক্ষণ আপনি চিনতেই পারবেন না কেন যে তার রূপটা হচ্ছে বহুমুখী রূপ মোনাফিকের রূপটা বহুমুখী রূপ আমার দাঁড়িয়ে থাকছে মোনাফিকেরও দাঁড়িয়ে থাকবে আমার মাথায় টুপি আছে মসজিদে এসে মোনাফিকেরও মাথায় টুপি থাকবে আমার পরনে লুঙ্গি আছে তারও থাকবে বড় পাঞ্জাবি আমি পরে রেখেছি তারও বড় পাঞ্জাবি থাকতে পারে আমার যে লেভেলে দাঁড়িয়ে আছে তার সেই লেভেলে দাঁড়িয়ে থাকতে তারও বেশি থাকতে পারে কমও থাকতে পারে কিন্তু থাকবে একে ধরা খুব মুশকিল বাহ্যিক দেখে বোঝা যাবে না এটা মন মোনাফেক কিন্তু বাহ্যিক দেখে বোঝা যাবে যে এটা আমারই মনে হচ্ছে তিনি একজন ভাই আপনি যা করবেন তা কিন্তু ও করবে কর্মে তো কোনো রকমের ত্রুটি থাকবে না একটা জায়গাতে থাকবে ও সুযোগ পেলে কিন্তু আপনাকে ও সুযোগের সদ ব্যবহার করে ফেলবে আপনার ক্ষতি করে বসবে অন্তত তার আলাদা ও সুযোগ সন্ধানে থাকবে যে সুযোগ পেলে আপনার ক্ষতি করে যতক্ষণ না ক্ষতি না করছে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে চিনতে পারছেন না তাহলে কত মারাত্মক ইসলামের কথা জানার জন্য ইসলামের মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের সমস্ত কথা জানিয়ে আবার তার লেভেলের লোকের কাছে গিয়ে সব কথা বলবে কিন্তু আপনার কাছে আসবে বসবে খাবে দাবে কুটুম তালি করবে সমস্ত কিছু করবে নামাজ পড়বে রোজা করবে সমস্ত কিছু করবে কিন্তু আপনার কথা নিয়ে তার বন্ধুর কাছে ব্যক্ত করবে এই মনে মুনাফিক মারা মারা আর মুমিনদের জন্য আল্লাহ তওবা কবুল করবে কাদের মুমিনদের যখন আল্লাহ আজাব যখন দুনিয়াতে কোনো রকমে যখন আসবে মুমিনেরা যখন নিজের ভুল বুঝতে পারে আল্লাহর কাছে তওবা করবে আমি এতদিন ধরে ভালোভাবে সালাত করিনি আমি ভুল করেছি আমি অপরাধী আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আমি ভালোভাবে আদায় করব আমি এতদিন ধরে আমি ব্যবসা বিজনেস করেছি আমি হালাল হারামের কোনো পার্থক্য করিনি আল্লাহ তুমি আমাকে বাঁচাও এই করোনার আক্রমণ থেকে বাঁচাও জি ফোর ভাইরাস থেকে বাঁচাও হন্টা ভাইরাস থেকে বাঁচাও আল্লাহ আমি আজ থেকে আমি হালাল হারামের তারতম্য করে পার্থক্য করে আমি ব্যবসা করার চেষ্টা করব আল্লাহ তুমি আমাকে বাঁচাও যারা নিজের জীবনের ভুল সংশোধন করতে চাইবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আমরা আসি এই মুসলিম সমাজ এত অপরাধে অপরাধী আপনি একটু বুকে হাত দিয়ে বলুন আপনার ইমানকে প্রশ্ন করুন তাকুয়াকে প্রশ্ন করুন নিজেকে মুসলিম দাবি করে অথচ আপনার সমাজে আপনার পাড়াতে গান বাজনা জুয়া বাটপাড়ি বেইমানি জেনা শেষ নাই সুদ যে সুদের সর্বনিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনার সঙ্গে তুলনা করা হয়েছে আজ এই মুসলমানরা করতে আসে পাঁচত্ব করে যুব সলাপ আদায় করে ঈদে সলাপ করে মসজিদ তৈরি করে সমস্ত কিছু করে কিন্তু সামান্য সামান্য বিনিময়ে আজকে এই সুদ নিয়ে নিজের মায়ের সাথে জেনা করার চাইতে বড় বড় থাকে এ আমরা উপেক্ষা করি না হাদিসকে পিছনে ফেলি না কোরআনকে পিছনে ফেলি না যারা এই সুদের কারবার করে যারা সুদ খায় তাদেরকে মহান হতবারে কথা উদাহরণ দিয়েছে তারা হচ্ছে পাগল কেমন পাগল ওই ধরনের পাগল যাকে জিন আক্রমণ করেছে জিন যার শরীরে স্বয়ং হয় দিয়ে তার ব্রেনে যেভাবে কাজ করে না কখন কোনটা কথা বলে সে নিজেই বুঝতে পারে না ভালো মন্দ পার্থক্য করতে পারে না করে সেটা নির্দেশ আর কোথায় করছে আর আমি ঠিক করছি না ঠিক করছি আমি সঠিক জায়গায় আছি না ভুল জায়গায় আছি এইটুকু পার্থক্য করার তার ক্ষমতা থাকে না সে এক ধরনের পাগল খাজ অবস্থা আমরা পাগলে পরিণত হয়েছি এই আমরা দুনিয়ার লোভে পড়তে গিয়ে ধন সম্পত্তি লোভে পড়তে গিয়ে তাই মহান আল্লাহ তাবারক কথা বলতে চেয়েছেন বলে কি আল মাল ওয়াল বানুনা হায়াত হায়াতাত দুনিয়া সম্পদ সন্তান সন্তানাদি এই হলো যে দুনিয়ার সৌন্দর্য এইগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য বাকি থাকলো আপনার জীবনের সৎ আমল সৎ কর্ম যদি এই সৎ কর্ম যদি আপনি যদি করেন তাহলে এই সৎ কর্মের ফলাফল আপনার কার কাছে আসা সেই মহান আল্লাহ তাআলার নিকটে আপনি নামাজ পড়বেন রোজা করবেন জাকাত দেবেন দান খয়রাত করবেন আমরা আজকে সুবিধাবাদী মুসলিম নিজের মতো করে ইসলামকে মানার চেষ্টা করি জাকাত তবু নিজের মতন করে দান খরচ করে তবু নিজের মতন করে ব্যবসা করি তবু নিজের মতন করে আমরা দলিলের কাছে ভাব হারি না যে জাকাত কার অধিকার কোন জায়গায় দিতে হবে কাকে দিতে হবে কিভাবে দিতে হবে কাউরে কাছে গিয়ে জানার প্রয়োজন পড়ে না আমার অর্থ আছে আমি যাই মনে তাই পাইছি আমার অর্থ আছে আমি টাকা দিব তাতে আমি যা ইচ্ছা তাই করি এই পারমিশন আপনার আছে কি না একটু আপনি দলিলের কাছে গিয়ে আপনি জানার চেষ্টা করেন না যারা দলিল জানে লোক তো ভাবে লোক তো খুব দাতা আমি গেলাম কেবল বললাম পাঁচ হাজার টাকা পেয়ে গেলাম চলে এলাম খুব দাতা আপনি আপনার মানটাকে পরিশুদ্ধ করলেন এবারে জাকাত দেওয়ার পরে যে সাড়ে সাত নম্বর পার্সেন্ট আপনার কাছে টাকা যে থাকলো এই টাকা থেকে আপনার নিজস্ব টাকা থেকে আপনি কতটুকু দান করেন এটা আপনার পরীক্ষা আপনি তো চার লাখ পাঁচ লাখ টাকা জাকাত বের করলেন যে আপনার মালটাকে সব পরিশুদ্ধ করলেন এবার ওই টাকাটা আপনি যার হক তাকে আপনি পৌঁছে দেন শুধু আপনার মালটাকে পরিশুদ্ধ করার জন্য শুদ্ধ করার জন্য তৈরি করা ব্যবসা বিজনেসে কথা বার্তায় সমস্ত কিছুতেই যাতে প্রমাণ হয় যে না আমার কার্যকলাপ কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক তাহলে আমার আপনার জীবনের কল্যাণ রয়েছে আর যদি আমরা আমরা আমাদের নিজের মতন করে যদি ইসলামকে মানি তাহলে আপনার আমার জীবনের অভিভাবক কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাল কিয়ামতের মাঠে হবেন না আর আইতা মান ইত্তাখাদা ইলাহাহু হাওয়াহু তাকুন আলাইহি ওয়াকিলা মোহাম্মদ তুমি কি ওই সমস্ত লোকগুলোকে দেখেছো যারা নিজের প্রবৃত্তির অনুসারে জীবনযাপন করে অনুসরণ করে জীবনযাপন করে মন যেটা চায় সেটাই করে তোমার হুকুমে ধাপ ধারে না তোমার আদর্শে ধাপ ধারে না দলিলের ধাপ ধারে না মন যেটা চাইছে সেটাই করছে তুমি কি ওই সমস্ত লোকের তুমি অভিভাবক হতে পারো আর রসুল যদি মাঠে আমার আপনার অভিভাবক যদি না হয় জান্নাত কখন মুশকিল আছে ভাবতে হবে ভাবার একটা সুযোগ এসেছে তারপরে ওই শ্রেণীর লোকের ক্ষেত্রে মহল হতে পারে কথা এমন কথা ব্যবহার করেছে কি আম তাহসাব তুমি কি ভাবছো যে তারা তোমার কথা শুনছে তোমার কথা বুঝছে তোমার কথা শুনেও না বুঝেও না মনে হচ্ছে যে আমার কাছে এসেছে তো শুনছে কিন্তু আমাদের আচরণ আমাদের চলাফেরা আমাদের ব্যবস্থা প্রমাণ করে যে আমরা মসজিদে গিয়ে আমরা শুধু সময় পাস করি কিন্তু আমাদের পরিবর্তন কিছু আসে না যে জায়গায় সে জায়গায় আমরা থেকে যাই তাহলে আপনি ভাবুন আপনি বলুন যে শুনে আমার লাভ কি হলো জেনে আমার লাভ কি হলো শোনার পরে যদি আমার জীবনের ভুল সংশোধন না হয় জানার পরে আমার জীবনের ভুল সংশোধন না হয় তাহলে এই শোনা এই জানাই আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহ কি বলছেন যারা শুনেও শুনে না যারা বুঝেও বুঝে না তারা কিন্তু আর মানুষ না তারা কিন্তু মানুষ না তারা চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট আপনি রাখবেন কার উপরে আমার উপরে আমি কথা বললাম না যে আপনাকে সর্বশ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছে যে আল্লাহ আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে যে আল্লাহ আপনাকে ব্রেন বুদ্ধি দিয়েছে সে আল্লাহ বলছে যে যারা শুনেও শুনে না বুঝেও বুঝে না জেনেও জানে না তারা আর মানুষ না তারা নির্দিষ্ট মানে, মানে পশু তারা পশু তো একেবারে অধম আমরা একটু ভাবি আসি নিজের জীবনের ভুল সংশোধন করা আমরা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সংশোধনের সুযোগ করে দিয়েছে যে যত পারেন বেশি বেশি করে কাউকে চিনার দরকার নাই আপনি আপনি নিজেকে চিন আমি কে কাকে দোষারোপ করবো আমি নিজে অপরাধী আমি নিজেকে আমি চিনি যে আমি কত বড় শরীয়তের কাছে অপরাধী কোরআন হাদিসের কাছে আমি কত বড় অপরাধী লোকের দোষ ধরে লাভ নাই আমি আমার জীবনের দোষটুকু আগে ধরার চেষ্টা করি আমরা আসি আমরা সবাই যদি আপন আপন জায়গাতে নিজের নিজের ত্রুটি গুলোকে আল্লাহ সম্মুখে তুলে ধরে যদি আমরা ক্ষমা চেয়ে নিতে পারি আমাদের বুদ্ধিমানের পরিচয় হয় দিয়ে যদি আমরা একটু সংশোধন করে নিই আমাদের জীবনকে তাহলে আর কিন্তু আর চিন্তা থাকবে না কিসের চিন্তা করোনা ভাইরাস ধরবে না না এটা নয় কোন মহামারী ধরবে না না সেটা নয় মুসনাদ আহমদের ছাব্বিশ হাজার একশো বিরাশি নম্বর আজাব এটা হচ্ছে আজাব আল্লাহ যাকে ইচ্ছা করবে তাকে দেবে তবে মুমিনদের জন্য রহমত এটা কেমন কথা যে মহামারী জীবন চলে যাচ্ছে আর মমিনদের রহমত রহমত তো কখন কিভাবে যে জায়গাতে মহামারী আরম্ভ হয়েছে সেই জায়গায় মমিনের এই আকিদা হবে এই বিশ্বাস হবে যে হতে পারে কথা যদি আমার এই ভাগ্যে এই মহামারীতে যদি আমার মৃত্যু লিখে যদি রাখে তাহলে মৃত্যু হবে না হলে এই মহামারীতে আমার মৃত্যু হবে না এই আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা রেখে সবুর করে যারা ওই জায়গাতে নিজের জায়গাতে বাড়িতে যারা অবস্থান করে তাদের জন্য যে রহমত স্বরূপ তাদের জন্য রহমত স্বরূপ আজকে আমরা আসি আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা রেখে নিজের জীবনের ভুল সংশোধনের জন্য আমরা একটু বেশি বেশি করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তওবা তাহলিল করার চেষ্টা করি সালাতগুলোকে পাঁচ বছর সালাতকে আমরা গুরুত্ব সহকারে যেখানে থাকি না কেন আমরা আদায় করার চেষ্টা করব বাড়িতে থাকলে বাড়িতে আজকে হয়তো লকডাউন চলছে হয়তো সেইভাবে হয়তো অনেকেই এখন পর্যন্ত যেহেতু অ্যাভেলেবেল খোলা হয়নি তার জন্য আপনি আপনার অন্তর থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমরা অপরাধী অন্যায় করে বসেছি চক্রান্তে পড়ে জেনে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আরে থেকে বাঁচাও এই কম বড় আজাব যাকে এই করোনা ভাইরাসে আক্রমণ করেছে স্ত্রী থেকে স্বামীর কাছে যায় না বাপ ছেলের কাছে যায় না মা ছেলের কাছে যায় না পাড়া প্রতিবেশী তার কাছে কেউ ভিড়ে না আমরা একটু বোঝার চেষ্টা করি এই মহামারী থেকে আজাদ থেকে বাঁচতে হলে আমাদের জীবনের ভুল সংশোধন করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে অপরাধী বলে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি এতদিন ধরে সুদ খেয়েছি আমি এতদিন ধরে যুবক হয়ে যাওয়ার পরে আমি গান বাজনা করেছি জেনা করেছি বাটপাড়ি করেছি বেঈমানি করেছি শয়তানি করেছি কাউকে কথা দাঁড়াতে আঘাত দিয়ে চলি আমি কাউকে পারোয়ার করি না আমি আমার দিমাগে চলি আমি আমার ব্যবসা আমি নিজের মতন করে চালাই আল্লাহ আমি সেই অপরাধী আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আর আগামী দিনে জীবনটাকে আল্লাহ তোমার করান এবং সেই সোনাকে সামনে রেখে জীবনযাপন করার তুমি আমাকে দান করো আপনি করুন দেখুন আপনার জীবনের পরিবর্তন আসবে আল্লাহ আল্লাহ কেরাম যাতে আমাদেরকে সঠিকভাবে আমাদের জীবনের স্রষ্টাকে মূল্যায়ন করে জীবনযাপন করার তৌফি দান গান সকল বলি আল্লাহ আমিন যে আদেশ এবং নিষেধ আমাদের উপরে রয়েছে সেই আদেশ এবং নিষেধ গুলোকে আমরা যাতে করে মেনে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে যাতে সেই সঠিকটা বুঝাতে তৌফিক দান করে সকল আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের কাছ থেকে এই আজাবকে দূরভূত করেন প্রতিটি মানুষকে যাতে বুঝাতে প্রদান করেন প্রতিটি মানুষই যেন নিজের জীবনের স্রষ্টাকে সে কাপের হোক ইহুদি হোক খ্রিস্টান হোক সে যে হোক না কেন সে ভারতবর্ষের মুশ্রেক হোক যারাই হোক না কেন সে প্রতিটি মানুষই যেন নিজের জীবনের স্রষ্টাকে সঠিকভাবে মূল্যায়ন করে নিজের জীবনের উপরে যে আদেশ নিষেধ রয়েছে স্রষ্টার পক্ষ থেকে সেই আদেশ নিষেধগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করে নিজের নিজের দায়িত্ব পালন করার তৌফিক সকল আল্লাহ আমিন نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول لعلكم ترحمون মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওহে ঈমানওয়ালারা তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের অনুকরণ করো তাহলে লাভটা কি হবে লাইল্লাকুম তুরহামুন তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর রহমতের আল্লাহর রহমত আশা করো তাহলে একমাত্র আল্লাহর দয়া আল্লাহর রহমতে যদি আমরা থাকতে চাই তাহলে দুটো কাজ একটা হচ্ছে কি আল্লাহর বিধান আর রসুলের পদ্ধতিতে জীবনযাপন করা এই আল্লাহর বিধান মেনে যদি আমরা চলি রসুলের পদ্ধতি যদি আমাদের জীবনে সমস্ত কিছু কথা বার্তা ব্যবসা বিজনেস আদান প্রদান বিয়ে শাদি লেনদেন সমস্ত কিছু যদি আমরা যদি করি তাহলে আল্লাহর আজাব এই দুনিয়া থেকে নিপাত হয়ে যাবে আজকে শুধু এই নতুন আজাব নয় বিগত দিনেও এসেছে আমরা শুনে এসেছি যেহেতু গত শুক্রবারে বক্তব্য দিয়েছিলেন শুনেছি এই আজাব সেই মশার আমলও এসেছে আজকে দিনে এসেছে আগামীতেও আসবে যদি আমরা সংশোধন যদি না হই তাহলে দিনের পর দিন এমন এমন আজাব আসবে যে মানুষের ক্ষমতা হবে না সে আজাব থেকে বাঁচার আজকে এত বড় বড় সাইন্টিফিক এত বড় বড় ডাক্তার থাকার পরেও আজকে তারা শক্তি হারা বিবেক হারা যে কোথায় কিভাবে তাকে ট্রিটমেন্ট করবো এই আর নলেজ তার আসে না এটা আল্লাহর হুকুম একটা বিজ্ঞান যখন সমাজে যখন দেশে বেহায়াপনা নির্লজ্জ জেনা যখন বেড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আল্লাহর পক্ষ থেকে এমন এমন মহামারী আল্লাহ পাঠাবে যে তাতে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন চলে যাবে সেই মহামারী থেকে বাঁচার কারোর ক্ষমতা থাকবে না অতএব এই অপরাধে আমরা সবাই আজকে অপরাধী হয়ে গেছি আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে এই কোরআন মহাদেশকে সামনে রেখে জীবনযাপন করার তৌফিক দান আমিন ইয়া আইহাল্লাযিনা আমানু জানু দিয়ালি sholat qiyamil jum